কারখানা হলো যে ভার্সিটিতে যারা মারছে ছেলেরা মরার আগে তিন মিনিট আগে ওই বলছে আমার এক গ্লাস পানি দে এক গ্লাস পানি দেয় নাই আমি কুষ্টিয়ে গেছিলাম এই আবরার ফাহাদের মার ওর কবরটা দেখতে মরার তেইশ দিন আগে পরে বিশ্বাস করে ভাই ওর মা আমাকে গাড়ির কথা শুনে পাগল হয়ে বেরিয়ে গেছে কি কয় শুনবা আমি শুনছি আমি করতে এলাকায় আমির হামদার এলাকায় যখন গেছি যাওয়ার পরে মা পাগলের মতো সুইটাই ছায়া কই আমার আবরারে দেখছি নবিতারে হাউজে কাউসার খাওয়াইতেছে আমার আবরারে ওরা বাঁচতে দেয় নাই আমার আবরারে ওরা পানি দেয় নাই কিন্তু আমার নবী পানি দিতে ভুল করে নাই আমার নবী পানি দিছে আমার নবী পানি দিছে ওরে পানি দিছে আমার ছেলে পাঁচ অক্ট নামাজ পড়তো না আতই না কাল কাউসার ওর মা অনেক শিক্ষিতা বাবা ওর মা ইংলিশ মিডিয়ামের ছাত্রী ওর মা বলতেছে আমি আমার নবী বলছেন নামাজের দ্বারা হাউসে কাউসার হবে আমার আপনার কোনোদিন একদম তো নামাজ কামাই দেয় নাই হুজুর ওরা আমার ছেলের বাস্তি দেয় না আমার ছেলের পানি দেয় নাই কিন্তু আমার বিশ্বনবী পানি দিছে আমি মা বলে বলছি তোর পানি আমার বিশ্বনবী দিবে বাবা শিক্ষার কপালে আমি জারুর মারি মারি যে শিক্ষায় একটা মায়ের কোলকে খালি এমন শিক্ষা চাই না যে একটা বোনের চোখের পানি অস্ত্র ছড়ায় একটা ভাই আজীবন ভাইকে বুকের থেকে সরাই দেয় এমন শিক্ষা চাই না যুবক আয় তোর পাও দুটো ধরছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে জিজ্ঞেস করো ওসি সাহেবের দোষ দিয়ে লাভ কি পুলিশ বাহিনী থেকে চরিত্রহীন তোমার পোলাকে সেই আদর্শ শিখাইতে পারো নাই তোমার শিলাকে যদি শক্তি করে নানা শিক্ষা দিতা হাউজে কাউসার তুমিও পাইতে তোমার পোলাও পাইতো পোলারে শিক্ষা দিছে ইংলিশ মিডিয়ামে পোলারে পড়াইছে ইংলিশ মিডিয়ামে এক কেজি দেড় কেজি স্কুলে কথা স্কুলের নাম কি কেজি আগে হতাম পেয়ারার নাম কেজি স্কুলের নাম কথা কেন সতার ওখানে হলো বই বইয়ের ব্যাগ সাত বছরে পোলা বইতে যে কাইতে করছে এখন পোলায় পারে না বই ব্যাগ বইতে মা নিয়ে সকালবেলা মা ব্যাগ করে আর তোমার আমার মা ব্যাগ করে দেয় নাই কোরআন শরীফ বুকে দিয়ে কইছে মক্তবে শীতের ভিতরে উঠতেছে না মা পিড়াইয়া পানি ঢেলে দিছে চোখ ডলতে ডলতে আল্লাহর ঘরে মসজিদে গেছি আর এখন পোলা চোখ ডলে কয়ে আমি যাবো না মায় ব্যাগ গাড়ে করে কয়ে যাবি না তোর আড্ডি ভাই গেলাম যেই পোলারে কেজি স্কুলে পড়ায় ইংলিশ শিক্ষা দিলা ওই পোলা ইংলিশ মিডিয়ামে পড়ে আর একজন মায়ের কোল খালি করব। আর পোলারে যদি সত্যিকারে হেফজোখানায় পড়াইয়া তারপরে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াইয়া মাদ্রাসায় দিতা এরপরে হাফেজ বানাই আবার তুমি কলেজে দিতে আমি কলেজে পড়তে না করি না তোমার ছেলে যদি কোরআনের নূর থাকে কোনোদিন আর একটা মায়ের কোল খালি করবে না ওর ভিতরে সুন্নাতি লিবাস থাকলে আর একটা বোনের কোল খালি করবে না হুজুর গো বকো হুজুর গো পাইছো আলুর বস্তা আর যেমনে খুশি আমি সেদ্ধ দিয়ে আলু বস্তা বানাও